আজকে যেন কিছু আমল করতে পারি এক নম্বর উজুর সাথে শুইব এই শূন্য টাকা রসিদ উজুর সাথে শুইলে লাভ কি উজু করতে পয়সা লাগবে না বল উজু করি শুইলে একটা গরিব একটা রাস্তা আল্লাহ পাক আপনার সাথে নিযুক্ত করে দিবে সে সারা রাত আপনার তাড়াতাড়ি করবে শেষ রাত্রে যখন নামাজ পড়ার জন্য উঠেন বলে সে ফেরেস্তা বলবে আল্লাহ এই বন্ধার মধ্যে গুণা মাফ করে দাও আল্লাহ গুণা মাফ করে দিবে সুবহানাল্লাহ তারা যদিও ফেলেন গুণা মাফ হলো লাভ করলো কিনা উজু করতে আমাদের দুনিয়া দুনিয়াদারি ছাড়তে হবে চাকরি বাকরি ছাড়তে হবে আবার বন্ধুকে ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে এক নম্বর দুই নম্বর বলে বিছনাটা তিনবার পরিষ্কার করে নিবা রসুলের তরিকা তিনবার কি করবো পরিষ্কার করবো খেয়াল থাকবেন ইনশাল্লাহ মোটামুটি বলে দিতেছি তিন নম্বর বলে নিচের জমা পড়বে চারবার ইস্তফা করবো মুখে মুখে করি আস্তাউদ্দুল্লাহ আল্লাহ ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ হাবিব বলতেছে কাজ যে তিনবার করবে বলে সারা পৃথিবীতে যত তো গাছপালা তার মধ্যে যত পাতা আছে সেই পরিমাণ গুণ হইলো মাফ করে দিব সুবহানাল্লাহ আমল কম লাভ বেশি করতে রাজি আছে কিনা তো রসুলের তরিকায় না আসলে গুণা কেমনে মাফ করে রসুলের তরিকায় সেলে গুণা মাফ হয় রসুলের তরিকা চাইলে গুণা মাফ রসুলের তরিকায় ক্ষমা চাইলে গুণা মাফ হয় রসুলের তরিকা চালিয়ে ক্ষমা চাইলে গুণা মাফ হয় গুণা মাফ হওয়ার জন্য শর্ত কি মোহাম্মদ রসুল্লার জীবনই আমার জীবনী হতে হবে আজকে তো করবো তো ইনশাআল্লাহ তেমনগুলো বড় মাছ হতো লাভ বেশি না কম পর্বত ইনশাআল্লাহ এটা চারটা উদাহরণ আগুলো বলতেছি না সারা পৃথিবীতে যত গাছপালা তরুণতা তার মধ্যে যত ভাতা সেই পরিমাণ গুণগুলো মাফ করে দিব তিনবার যদি নিতে লাভ পাবেন আপত্তি হবে করব তো ইনশাআল্লাহ চার নম্বর আলহামদুলিল্লাহ করবেন নির্দেশ দেওয়ার পূর্বে আল্লাহ হাবিব বলতেছে বলে যে দেওয়ার পূর্বে বলে স্বর্ণের আল্লাহ দান করার পর অর্থাৎ স্বর্ণের মুদ্রা আল্লাহ দান করার পর কবুল হইলে যে সেই নামায় লেখা হবে আমরা মুদ্রার হয়েছি কেন এতগুলো মুদ্রা আমাদের কেহ কাছে আছে এতগুলো মুদ্রা নগদ নগদ দান করলে যে সব সে সব আমাদের আমল নামায় আসলো একমাত্র মোহাম্মদ রসুল্লাহ তরিকায় সাইবার আলহামদুল পড়ার কারণ পর্বত ইনশাআল্লাহ পাঁচ নম্বর তসবি ফাতিমি কা করবেন তসবি ফাতিমি কাকে বলে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ এটা বলে এটা যদি তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ একশো বার হয় আল্লাহ হাবিব বলতেছে যে নিদ্রা হইলো কত নম্বর হইল ছয় নম্বর সাত নম্বর কলমাটা বলেছিলেন এটা কলমাই তৈরি বাহ কলমাই শাহাদত লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কি আলকাবেন ইনশাআল্লাহ বলে কলমায় শাহাদাত কলমায় তৈব যে নয় রাত্রে পড়ি শুভে বলে সেই রাত্রে মৃত্যু আসলে ইমানদার হিসেবে আসতে পারবে দুই নম্বর ফায়দা বলে সে রাত্রে যদি সে শুয়ে কর্মা করি মৃত্যু হলে শহীদের সব করা হবে লাভ হলো না ফুর্তি হলো করবো তো ইনশাল্লাহ এবার শ্রদ্ধা কাতের বই ঘুমাইতে হইতেছেন না বলে আজকে যে নারী আষ্ট নম্বর যে সুরে আয়াতুল কুরসিটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া লা ওয়া হুয়াল আযীম পর্যন্ত এই আয়তুল কুরসিটা পড়ি হবে বলে সে তার গর্ব হলো গর্বারি সম্পদ সব কিছুর হেফাজতের জিম্মাদারিতে হবে নিরাপত্তাকে দিবে এরকম নিরাপত্তা কেহ কাহকে দিতে পারবো না এটা দিতে পারে কে সুরতের সংসদ সকলের জন্য নিরাপত্তার মালিককে এরকম যদি আয়তুল খুশি করি আমরা শুই তাহলে আমাদের ঘর বাড়ি ঘর বলল সম্পদ সবকিছু নিরাপত্তাকে দিবে বলে সন্ত্রাসী সুদ্দাঘাট ঘর ঢুকলে বাইরেতে পারবে না তার ঢুকার জন্য রাস্তা আল্লাহ দিবে সে খুলিয়ে ঢুকছে কিন্তু যে দরজা দিয়ে ঢুকছে সে দরজা দিয়ে বাইরে হওয়ার সুযোগ তাকে দেবে না বাইরে হওয়ার রাস্তা তার চোখের মধ্যে আল্লাহ পর্দা দাঁড়িয়ে থাক ঘরে ঘরে ঘুরাইবে মালিকের যখন ঘুম থেকে বাঁধবে ঘুম বাঁধবে উঠবে দেখবে যে গরম মধ্যে সুরাইয়া আছে ঢাকাইটা আছে তাকে ধরতে পারবে স্যার আমলটা ঘটনা আছে এগুলো করছে যে আমল ফায়দা পাইছে ইতিসের বাসা আগের ঘটনা আছে এগুলো বললে রাইট পেয়ে যাবে এখন রাইট পেয়ে গিয়েছে সেই জন্য বলতেছি না এই আয়তুল কুসিটা সবাই ছড়ি দেখেন বড় সব ডাকাত করলে বাজে আর নাকি ভাই পালাইতে পারে কর্মটা আজ করে দিয়েছে আল্লাহ এরকম নিরাপত্তা হয়েছে তারা কেহ দিতে পারবে কেটে আল্লাহ আজকে এটা বলবো তো ইনশাআল্লাহ তাহলে রসুলের শূন্য মোতাবেক নিরাপত্তা আছে না নিরাপত্তা সীমাতে আছে তো নিরাপত্তার মালিককে নিরাপত্তা যদি জমিনে চায় তাহলে কার শূন্য লাগবে কার আদর্শ লাগবে রসুলের তার আদর্শ লাগবে তার তরিকা লাগবে রসুলের আজকে বলবো তো ইনশাআল্লাহ নয় নম্বর আল্লাহ ইসমিকা আমুতু আহিয়া এই দোয়াটা করবেন তারপরে দশ নম্বর ড্যান খরচ হয়ে শুয়ে যাবে ড্যান খরচ হয়ে শোয়া শূন্য খেয়াল থাকবেন ইনশাআল্লাহ হাতের পাতা থাকে দেন মাথা নিচে দিয়ে বিসমিল আল্লাহমা বিসমিকা আমতু আহিয়া বলে শুয়ে যাবেন হ্যাঁ শুয়ে যাবেন তারপর দিয়া যতক্ষণ নিদ্রা না আসে দরুদ শরীফ জিকের মধ্যে আল্লাহ আল্লাহ জিকের মধ্যে থাকবেন শেষ রাত্রির উঠতে উঠবেন দুই চার পাঁচ ঘন্টা নিদ্রা দিয়ে তাহলে উঠি শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা নিদ্রা থেকে উঠিয়া এই দোয়াটা পড়ব কয়টা হইল তেরোটা তারপর এটা বলিছে ওই উঠছি কিন্তু নিদ্রা ভারী চোখ বুঝে আসতেছে অলসতায় দিতেছে না আল্লাহ হাবিব শিক্ষা দিতেছে বলে নিদ্রা থেকে উঠি যখন শরীর কি থাকে মানে অলসতা বেশি থাকে নিদ্রার চাপ থাকে বলে দু হাতলে এই গিরালকে দিয়ে চক্ষুকে একটু মরিয়া চেহারা মুখ দিয়ে মালিশ করবেন আবার মলবেন আবার মালিশ করবেন আবার মলবেন চক্ষুকে আবার তিনবার খাবেন বলে তোমার নির্দেশ সারও চলে যাবে তোমার অলসতায় চলে যাবে দেখবেন শরীর মধ্যে ফুর্তি আসে যাবে ক্যাশিকা দিয়ে থাকা ধরেন মোহাম্মদ মুস্তফা চলো আজকে যে সুন্নতগুলো আগে করবো তো ইনশাল্লাহ তারপর একান্ন নামাজ পুরুষেরা জমাতে পড়বেন মহিলারা অক্ত মোতাবেক পড়বেন ফজর নামাজ পুরুষেরা জমাতে মহিলারা অক্ত মোতাবেক পড়বেন একান্ন নামাজ অর্থ মোতাবেক করবেন পুরুষেরা ফজর এসা জামাতে করবেন আল্লাহ হাবি বলতেছে এসার নামাজ অর্থ মোতাবেক জামাতে সই করছে ফজর নামাজ অর্থ মোতাবেক জামাতে সই করছে রাত্রে শূন্য মোতাবেক শেষে শূন্য মোতাবেক উঠছে রাত্রে ঘুমাইছে এবাদত করতে পারে না তিন চার ঘন্টা তিন চার ঘন্টা সময় ঘুমকে এবাদত বানায় তার আমল লাভ হলো না ক্ষতি হলো আজকে হয়তো করবো তো ইনশাআল্লাহ আমার কথায় করতে বলে মাফ করে দিবেন সময় মাফ চাইতেছি আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ